السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الحق مالك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع মাল্লাহিলাহানা খরালা বুরহানা লাহু বিহি ইফলিহুল কাফিরুন وقل رب اغفر وارحم وأنت خير الراحمين সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানা তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানা তাআলা অনেক মেহেরবানি করে অনেক মানুষের মধ্যে অল্প সংখ্যক কিছু মুসলিমকে এই পবিত্র রমাজান মাসে আসর সালাত অন্তে জমশেদপুর জামে মসজিদে বসে পবিত্র কোরআনুল কারিম ও সই হাদিসের মর্মমূলে কিছু আলোচনা শোনা ও বলার জন্য তাফিক করে দিলেন সেই মহান আল্লাহ সুফায়না তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক পেয়ারে নবী শেষ নবী নবিকুল শিরোমণি হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি আহলে আদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে আদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তালিমি বৈঠকের সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আবুল কাশেম ভাই পবিত্র কোরআন ও সৈহাদিসের মর্মে মূলে অনেক সংস্কারমুখী আলোচনা করেছেন যা পরিবর্তনের জন্য আপনাদের জন্য যথেষ্ট উনি একটা কথা বারবার বলেছেন পবিত্র কোরআন ও সৈহাদিস হাদিস তো অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি কেন বারবার পবিত্র কোরআন আর সহি হাদিস বলছেন এটার তো অনেক কারণ থাকতে পারে সাধারণভাবে আমরা যদি বলি আপনাকে যে আপনার এই হাতের দিকে আপনি তাকান তাহলে হাতের দিকে তাকালে আপনি দেখতে পাবেন হাতের কিছু রেখা কিন্তু এই হাতের মধ্যে যে আরও অনেক জীবাণু আছে এই জীবাণুগুলি যখন আপনি দেখতে চাবেন তখন আপনাকে কি করতে হবে মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে দেখতে হবে একটা লেন্স লাগাতে হবে এই লেন্সটা যদি আপনি লাগিয়ে আপনার হাতের দিকে তাকান তাহলে আপনি খালি চোখে যেই জীবাণুগুলি দেখতে পাচ্ছেন না এই জীবাণুগুলি দেখতে পাবেন এবং আপনি যদি আকাশের দিকে তাকান তাহলে দেখবেন ওই পরের গ্রামের পরে আকাশটা মাটিতে যেন ঠেকে গিয়েছে আসলেই মাটিতে ঠেকে নাই এটা যদি আপনি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন তাহলে আপনি বিষয়টা অন্য রকমের বুঝতে পারবেন শুধু তাই নয় যখন আপনি মেঘাচ্ছন্ন দিনে আপনি যখন প্রথম চন্দ্র দেখবেন আপনি তখন আপনাকে যখন বিভিন্নভাবে ওটে মেঘের কারণে দেখতে পাবেন না আপনি যদি দূরবীন যন্ত্র ধরেন তাহলে আপনি আকাশে সেই চাঁদটা দেখতে পাবেন তাহলে আমরা সাধারণ মানুষ খুব কাছেও সব কিছু দেখতে পাচ্ছি না আবার অতি দূরেও অনেক কিছু দেখতে পাচ্ছি না সামান্য আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকার কারণে আমরা বুঝতে পাচ্ছি না এটাই যদি বাস্তবতা হয় তাহলে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে পনেরো শত বছর পূর্বে অথবা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন অথবা জান্নাত জাহান্নাম এই বিষয়গুলি সম্পর্কে যখন আমরা জ্ঞান অর্জন করতে চাইব আমরা যখন এগুলি দেখতে চাব তখন আমাদেরকে এই পবিত্র কোরআন আর সই হাদিসের এই লেন্স লাগিয়ে দেখতে হবে তাছাড়া আমরা এইগুলি দেখতে পাবো না আমরা যদি সাধারণ মানুষের কথা শুনি এইগুলি আমল করি বা দেখতে চাই তাহলে আমরা সেই এইরকমই মনে হবে যেমনটি আকাশটা মনে হচ্ছে ঠেকে গিয়েছে আমার হাতে আর কোনো জীবাণু নাই এরকম মনে হবে যাই হোক সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত সময় ত্রিশ মিনিটের মধ্যে আমি আমার আলোচনা করতে চাচ্ছি আমার আলোচনার বিষয়টাই আমি নিয়ে আসতে চাচ্ছি যে আমাদের করণীয় কি আমরা মুসলিম আমাদের করণীয় কি এই বিষয়ের উপর এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে আমাকে আলোচনায় আনতে হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লামের জীবনী কারণ এই পবিত্র রমাজান মাস বারোটি মাঝের মাসের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ হয়েছে এই কারণেই যে এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই মাসে এই শেষ দশকে বিজুর রাত্রিগুলির মধ্যে একটি রাত আছে তাকে লাইলাতুল কদর বলা হয় এই একটি রাতের ইবাদত হাজার মাস চেয়েতে উত্তম হয় এটার কারণ এই রাতের মর্যাদার কারণ এই রাত্রিতে কোরআনুল কারিম নাজিল হয়েছে তাই অনুরূপভাবে এই কোরআনুল কারিম যে ব্যক্তির উপর অবতীর্ণ হয়েছে তার নাম হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম এবং সে কারণেই তিনি এই সকল নবীগণের নেতা হয়েছেন বিশ্বনবী হয়েছেন তো এই আরব্যখণ্ডটা হচ্ছে বিভিন্ন নবীর আসলের আবাসভূমি এবং এখানে অনেক প্রায় সকল নবী আবির্ভূত হয়েছেন এই নবী রাসুলগুলি এখানে আবির্ভূত হওয়ার কারণ আছে অনেকগুলি তার ভিতর প্রধান কারণ হলো এখানে আরববাসীরা ব্যবসায়িক হওয়ার কারণে পৃথিবীর সকল লোকের সাথে তাদের বিভিন্ন রকমের যোগাযোগ ছিল তাই এখানে নবুয়তের বা যে কোনো বার্তা যদি এখানে আসতো তাহলে অতি দ্রুত সারা বিশ্বে তা ছড়িয়ে পড়তো এই জন্যই হয়তো এই আরব ভূখণ্ডে বিভিন্ন নবীর আসলের আগমন হয়েছে দ্বিতীয়ত কারণ হলো এখানে দুইটি পবিত্র অবস্থিতি রয়েছে এক সেখানে কাবা গৃহ গৃহ বা বায়তুল্লাহ আর দ্বিতীয়ত বায়তুল মুকাদ্দাস এই দুইটি পবিত্র অবস্থিতির কারণে সেই জায়গার সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে সম্মানিত উপস্থিতি সেই তৎকালীন সময়ে চতুর্দিকে যখন এইরকম অবস্থা তখন মক্কার প্রথম অধিবাসী হলেন মা হাজেরা ও ইসমাইল পরে সেখানে ইয়ামিন থেকে একটা কাফেলা আসে অতপর মা হাজেরার অনুমতিক্রমে জমজম কূপের পাশে তারা বসতি স্থাপন করেন পরে সেখানে তাদের বংশে ইসমাইল আলাইসাল্লাম বিয়ে করেন অতপর ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম সম্মিলিতভাবে কাবা ঘর নির্মিত করেন তারপর সেখানে তাওহিদ প্রতিষ্ঠিত হয় এক আল্লাহর ইবাদত হতে থাকে এইভাবে সেখানে তাওহিদের চাষাবাদ হতো মক্কা থেকে তার আশেপাশে অনেক জায়গাতেই তখন তাওহিদের দাওয়াত ছড়িয়ে পড়লো তারা তাহিদপন্থী ছিল এখন প্রশ্ন আসতে পারে যদি এই অবস্থা হয় সেখানকার তাহলে সেই যুগকে জাহিলি যুগ বলা হয় কেন এই জাহিলি যুগ বলতে হলে আমাদেরকে জানতে হবে যে জাহিলিয়াত কাকে বলে সম্মানিত উপস্থিতি জাহিলিয়াত তাকেই বলে ইসলামের পরিপন্থী কোনো বিষয় যখন কোনো মানুষের মন গড়া আইন যখন চলে আসবে মানে ইসলামের পরিপন্থী সকল নিয়ম কানুন সকলই সকলই হচ্ছে জাহেলিয়াত মানব রচিত সকল কিছুই হলো জাহেলিয়াত আর ইসলাম মানে সেখানে পবিত্র কোরআন আর সৈয়াদিসের মর্মমূলে আদেশ নিষেধ আছে তো তৎকালীন সময়ে ইসমাইল আলাই সাল্লাম ইন্তিকালের পরেও সেখানে তাহিদ প্রতিষ্ঠিত ছিল কিন্তু এই তাহিদের মধ্যে বিভিন্নভাবে শির্ক ও বিদাত প্রবেশ করার কারণে সেই যুগটাকে জাহেলি যুগ বলা হয় প্রশ্ন আসতে পারে কেমন করে তাহিদের মধ্যে শির্ক বা বিদাত ঢুকলো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা এই বিষয়টা আমাদেরকে জানতে হবে আমরা যদি এই কারণটা জানতে পারি তাহলে বর্তমানেও কেন আমাদের তাহিদের মধ্যে শির্ক এবং বিদাত ঢুকেছে কোথা থেকে ঢুকেছে এই বিষয়গুলি আমরা বুঝতে পারবো যাই হোক সম্মানিত উপস্থিতি তৎকালীন সময়ে ইসমাইল আলাইসাল্লামের মৃত্যুর পর সেখানে তাওহিদের দাওয়াত প্রচারিত হতে থাকে সেখানে ধর্মীয় আলেম হিসাবে আমর বিন লোহাই নামে একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি ধর্মীয় নেতা ছিলেন ধর্মীয় যাজক ছিলেন এবং তাকে মানুষেরা পীর অলিয়াউলিয়ার আউলিয়ার জায়গাতে স্থান দিয়েছিল ধর্মীয় বিষয়ে তার কথাই সকলে মেনে নিত তৎকালীন জাহিলি যুগে তো সেই সময় হঠাৎ একদিন আমর বিন লোহাই মক্কা থেকে সাম দেশে অর্থাৎ ফিলিস্তিনিতে গিয়েছিলেন ফিলিস্তিনে গিয়ে দেখেন সেখানে সেখানকার মানুষেরা হুবাল মূর্তির পূজা জমকালোভাবে চালিয়ে যাচ্ছে আমর বিন লোহাই যখন তাদেরকে প্রশ্ন করলেন আপনারা কেন হুবাল মূর্তির পূজা করছেন তারা প্রতি উত্তরে বলল যে আমরা মূলত আল্লাহর ইবাদত করি কিন্তু এই হুবাল মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য পাই আমরা আল্লাহর কাছে পানি চাইলে পানি পাই তাই আমরা এই হুবাল মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আমর বিন লোহাই বললেন ভাবলেন যে এই শাম দেশ ফিলিস্তিন দেশ এখানেও অনেক নবী রাসুলের আবির্ভাব হয়েছে এখানকার মানুষ যদি এই হুবাল মূর্তির মাধ্যমে কল্যাণ পেতে পারে আল্লাহর কাছে যদি সাহায্য প্রাপ্ত হতে পারে তাহলে তো এই সুযোগটা আমরাও গ্রহণ করতে পারি এই চিন্তা ধারণা করে সে অনেক দাম দিয়ে একটা হুবাল মূর্তি কিনে মক্কায় নিয়ে আসলেন মক্কায় এসে মক্কার তাওহিদপন্থী মানুষদেরকে বুঝ দিলেন যে হে জাতি তোমরা শোনো আমরা মূলত আল্লাহরই ইবাদত করি কিন্তু আমাদের অনুর্বর ভূমিতে আমরা যখন ইচ্ছা করি তখন পানি পাই না এই হুবাল মূর্তির মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে আমরা সাহায্য পাব মূলত আমরা তাহজের উপরেই টিকে থাকবো কিন্তু উপকারের জন্য এই মূর্তিটাকে আমাদের ওসিলা হিসেবে রাখতে হবে এই বুঝ দিয়ে সর্বপ্রথম কাবাগৃহের মধ্যে হুবাল নামে একটা মূর্তি স্থাপন করা হয় পরবর্তীতে আস্তে আস্তে নুহ আলাই সাল্লামের আমল থেকে রেখে যাওয়া বিভিন্ন মূর্তি মাটিতে পুঁতে রাখা ছিল সেইগুলি শয়তান জিনের মাধ্যমে খবর পেয়ে সেই জাতি আস্তে আস্তে একে একে করতে করতে কাবা গৃহ তথা কাবার আশেপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করে আপনারা কি বুঝতে পাচ্ছেন যে তাহিদের মধ্যে শির কিভাবে ঢুকলো এটা কিন্তু কোনো সাধারণ মানুষের মাধ্যমে ঢুকেনি এখানে সর্বপ্রথম শয়তান একজন আলেমকে পছন্দ করে নিয়েছেন সর্বপ্রথম একজন আলেম পথভ্রষ্ট হয়েছে তারপর তিনি জাতিকে যখন বুঝ দিলেন আর জাতি যখন কথাটা বিনা দ্বিধায় মেনে নিয়েছিলেন তখনই কিন্তু কাবার ভিতরে কিন্তু মূর্তি ঢুকে গেল শুধু তাই নয় এই আমর বিন লোহাই শেষ পর্যন্ত এই হজের বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে সেখানে বিদাত করেছে তাহলে আমরা বুঝতে পারছি তৎকালীন যুগে ইসমাইল আলাই সাল্লামের তাহিদ যখন প্রতিষ্ঠিত ছিল ইব্রাহিম ইসমাইল আলাই সাল্লাম মৃত্যুর পরে যখন অনেক দিন যাবৎ কোনো নবিরাসলের আগমন হয়নি ঠিক সেই সময় একজন আলেমের মাধ্যমে এই তাহিদের মধ্যে শির্ক এবং বিদাত ঢুকেছে সম্মানিত উপস্থিতি এই পথ ভোলা মানুষকে আবার তাওহিদের দিকে ফেরানোর জন্য আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে অবতরণ করেন তিনি পহেলা হস্তিবর্ষে নয় রবি ওলাওয়াল রোজ সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা আবদুল্লাহ তার মাতার নাম আমেনা তার দাদা আব্দুল মুতালিব তার দাদির নাম ফাতেমা তার নানার নাম ওহাব তার নানির নাম বার্রাহ এই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের তেষট্টি বছর জীবনীতে মোটামুটি এই তিপ্পান্ন বছর তিনি তার মক্কাতেই কাটান তার মধ্যে ১৩ বছর ছিল তার নবতী জীবন বাকি দশ বছর তিনি মদিনায় হিজরত করে তার বাকি জীবনগুলি শেষ করেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম পঁচিশ বছরে বিবাহ করেন তার সন্তান ছিল ষাটটি ষাটটির মধ্যে তিনজন ছেলে সন্তান চারজন মেয়ে ছিল ছেলে সন্তানের মধ্যে প্রথম সন্তানের নাম ছিল আবুল কাশেম দ্বিতীয় সন্তানের নাম আবদুল্লাহ তৃতীয় সন্তান ইব্রাহিম তারা জন্মগ্রহণের ওই পাঁচ থেকে সতেরো মাসের মধ্যে ইন্তিকাল করেছেন তার বাকি যেই চারজন সন্তান কন্যা সন্তান থাকে তারা সবাই বিবাহিত হন এবং হিজরতের সময় সকলেই হিজরত করেন আল্লাহ রসুলের জীবদ্দশায় তিনজন সন্তান তিনজন কন্যা সন্তান মারা যান জীবিত ছিলেন শুধু তার শেষ সন্তান ফাতেমা যেই ফাতেমা আল্লাহ রসুলের ইন্তিকালের ছয় মাস পরে ইন্তিকাল করেন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন এই মক্কা ভূমিতে অবতরণ করলেন তার পূর্বে এই জাহিলি সমাজে বিভিন্ন রকমের জাহিলাত ছিল শির পিদাতে পরিপূর্ণ ছিল এমনকি সেই সময় এই কাবাগৃহ এত মন মর্যাদা ছিল যে কাবাগৃহকে ধ্বংস করার জন্যে ইয়ামান থেকে একজন কাফের নেতা নাম তার ছিল আব্রাহা সে ষাট হাজার সৈন্য ও হস্তি বাহিনী নিয়ে এই কাবাগৃহ ধ্বংস করার জন্য এসেছিল তাকে আল্লাপাক ধ্বংস করে দিয়েছেন এই কাফেরকে কেন ধ্বংস করে দিয়েছেন এই কাফেরকে ধ্বংস করার কারণ ছিল এই বায়তুল্লাহ গৃহকে কেন্দ্র করে তৎকালীন যুগের মানুষেরা যখন আল্লাহকে আল্লাহর ইবাদত করত তখন এই খ্রিস্টান আব্রাহা তার ইয়ামেন দেশে সান আনামে রাজধানী ছিল সেই রাজধানীতে স্বর্ণরূপ দিয়ে আর একটি কাবাগৃহ নির্মাণ করেছিল এবং তিনি বলেছিলেন যে তোমরা আজ থেকে এই কাবাগিরে ইবাদত করো কোনো মানুষ তার কথা মেনে নেয়নি তো নেয়নি বরং কে একজন অন্ধকারে গোপনে সেই কাবাগিয়ে পায়খানা করে দিয়েছিল আব্রাহা তখন রাগে ক্রোধে ভাবছে যে তোরা যখন আমার এই কাবাকে অসম্মান করলি তাহলে তোদের কাবাও আমি ধ্বংস করতে যাব এইভাবে সে এসেছিল এবং মাঝপথে তারা ধ্বংস হয়েছে সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি নবী মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম যখন মাক্কি জীবনে চল্লিশ বছর বছরে নবোধ প্রাপ্তি হন তখন তার প্রথমে সর্বপ্রথম ওহিনাজিল হয় ইকরা ইকরা অর্থাৎ পড়ো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে এই রমাজান মাসে কদর রাত্রিতে পবিত্র কোরআন নাজিল হয় এবং নাজিল হওয়ার পরে আল্লাহর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম দীর্ঘ তিন বছর ধরে গোপনে গোপনে দাওয়াত প্রদান করেছিলেন মক্কার বুকে সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করেছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা এবং পরবর্তীতে যখন আল্লাহর মহান আল্লাহ তাকে নির্দেশ দিলেন তখন তিনি প্রকাশ্যে এই নিকটাদ্যতের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ছাপা পাহাড়ে গিয়ে সমুচ্চরে উচ্চকণ্ঠে সবাকে ডাক দিয়ে বললেন হে জাতি তোমরা শোনো তোমাদের সাথে আমার কথা আছে সেখানে বললেন যে শোনো আল্লাহ আমাকে তোমাদের কাছে সতর্কারী রূপে সতর্কারী হিসাবে পাঠিয়েছে অর্থাৎ নবী হিসাবে পাঠিয়েছে তোমরা আজ থেকে আমাকে নবী হিসাবে মেনে নাও আর একমাত্র আল্লাহর ইবাদত করো তখন সর্বপ্রথম লাহাব এর প্রতিবাদ করেছিল এবং তাকে গালিগালাজ করেছিল যাই হোক সম্মানিত উপস্থিতি এই পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এইভাবে তার উপরে তিনি এইভাবে তখন থেকে রাস্তাঘাটে থেকে শুরু করে বিভিন্নভাবে যখন হস কাপেলা আসতো এই হস কাপেলার হজ কাপেলার মানুষদেরকে তিনি একমাত্র তাওহিদের দাওয়াত দিতে থাকেন যাতে করে মানুষ শির কবিদার থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর ইবাদত করে এই দাওয়াত দিতে গিয়ে লাহাব এবং লাহাবের বংশধরে লাহাবের আত্মীয় স্বজন বা তার অনুসারীর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এত নিষ্পেষিত নির্যাতিত হয়েছিলেন যার কারণে দিনে দাওয়াত বন্ধ করে তিনি রাতের অন্ধকারে দাওয়াত দেওয়া শুরু করেন এক পর্যায়ে তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বকার ও আলীকে নিয়ে হস কাপেলার বিভিন্ন দলকে তিনি এই তাহিদের দাওয়াত দিতে যাচ্ছেন কোনো এক পর্যায়ে পাশে দেখলেন একটা আকাবা নামে একটা স্থান ছিল সেখানে ওই মদিনা থেকে ছয়জন ব্যক্তি এসে ওখানে গুনগুন আওয়াজ করছে তাদের আওয়াজ শুনে সেখানে গিয়ে তাদেরকে প্রশ্ন করলে তারা বললেন যে আমরা হজ করার জন্য মদিনা বা ইয়াশরিফ থেকে এসেছি তখন রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং ইসলামের উপর তাদের বায়াত হলো তারা সেখান থেকে আবার মদিনায় ফিরে চলে গেল পরের বছরে ওই ছয়জন আরও অতিরিক্ত ছয়জনকে নিয়ে আসলেন আসার পর হজ শেষে তারা আবারও আল্লাহ রসুলের কাছে বায়াত করলেন তারা এই মর্মে বায়াত করলেন যে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম উপস্থিতি প্রথম বায়াত ছিল যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না দুই তোমরা চুরি করবে না তিন তোমরা জেনা করবে না চার নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না পাঁচ কাউকে মন গড়া অপবাদ দেবে না ছয় সঙ্গত বিষয়ে আমার অবাধ্যতা করবে না এই ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের প্রতি বায়াত নিয়েছিলেন নেওয়ার পর তারা ছয়জন চলে বারো জন চলে গেলেন পরের বছরে মানে তৃতীয় বছরে মদিনা থেকে ওই বারো জন সহ বাহাত্তর জন পুরুষ এবং তিন তিয়াত্তর জন পুরুষ ও দুইজন মহিলা সহ আবার হজ করতে এসে রসুল্লাহ সাল্লু আলহিসাল্লামের কাছে আবারও তারা বায়াত গ্রহণ করলেন এই বায়াতকে বলা হয় বায়াতে কুবরা মানে সর্বোচ্চ বড় বায়াত সম্মানিত উপস্থিতি এই বায়াতের মাত্র পঁচাত্তর দিনের পঁচাত্তর দিন পরেই আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম মদিনায় হিজরত করেন আমি বলতে চাই রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম মদিনায় হিজরত কেন করলেন এই উত্তরে বলা যায় যে ঠাট্টা বিদ্রুপ কাবা কাবায় সালাত আদায়ে বাধা ও নানাবিধ কষ্ট দানের পরেও কোনোভাবে রসুল সাল্লু আলাই সাল্লামকে দমাতে না পেরে অবশেষে তারা এই মক্কার কাফের নেতারা যখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হত্যার জন্য সিদ্ধান্ত নেয় ঠিক এই কারণে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম মদিনায় হিজরত করেন সম্মানিত উপস্থিতি মদিনায় হিজরত করার মাত্র আট বছর পরে দশ হাজার দশ হাজার সাথীসহ মক্কা বিজয়ের জন্য তিনি আসেন এবং মক্কা বিজয় করেন এবং মক্কা বিজয়ের সময় দেখলেন মক্কার মধ্যে সেই তিনশো ষাটটি মূর্তি ছিল তিনশো ষাটটি মূর্তি তিনি ভেঙে চুরে গুঁড়িয়ে দিলেন এবং পানি দিয়ে পবিত্র করে নিলেন আবারও সেখানে তাওহিদ প্রতিষ্ঠিত হলো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটু পিছন দিকে ফিরে দেখুন যখন ইসমাইল আলাই সাল্লামের সেই তাহিদের মধ্যে শির্ক বিদার ঢুকেছিল তখন সেখানে হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম এসে সেই শির্ক বিদার থেকে এই বদভোলা মানুষকে দাওয়াত দিয়ে তাহিদের পথে নিয়ে এসেছিল আজ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম নেই তার ইন্তিকালের অনেক বছর পরে সেই তাওহিদের মধ্যে আবারও শির কবিদার ঢুকে গিয়েছে এই শির কবিদার কে ঢুকিয়েছে এক শ্রেণীর আলেম ছাড়া অন্য কেউ নাই আবুল কাসিম ভাই বলেছে এই আলেম নামে জালেম রায় বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিয়ে এই পথ ভোলা মানুষদেরকে ভুলিয়ে ভালিয়ে তারা কোরআন সুন্না থেকে অনেক দূরে নিয়ে চলে গিয়েছে সম্মানিত উপস্থিতি এ কারণে আমাদেরকে কি করতে হবে রসুল সাল্লু আলহি সাল্লামের পদ্ধতিতে নবীগণের তরিকায় আবারও আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হয়ে আবারও সেইভাবে আমাদেরকে সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে এবং সেখান থেকে তাদেরকে তাহিদের পথে ফিরে আনতে হবে এটাই আমাদের করণীয়